আমি এই কাজ করি প্রায় পঁচিশ বছর হলো দিন হয় তিনশো চারশো টাকা হয় করোনা আসাতে এখন আর এই ইনকামগুলো উঠে গেছে হলো আরমান পিতা মৃত্যু আকবর আলী গ্রাম পুঁথিমারি আমি এই কাজ করি প্রায় পঁচিশ বছর হলো দিন হয় তিনশো চারশো টাকা হয় করোনা আসাতে এখন আর এই ইনকামগুলো উঠে গেছে কাজ কাম নাই কাজ কাম এখন নাই এখন বর্তমানে কাজ কাম নেই করোনা হাট বাজার হচ্ছে না মানুষজন নাই রাস্তাঘাটে করোনার কারণে মানুষ বাড়াতে পারে না বিক্রি কম বিক্রি কম আর কমপক্ষে চল্লিশ বছর তো এখন না চল্লিশ বছরে আপনারা যে বিক্রি টিক্রি হয়েছিল করোনা এসে কি অবস্থা আপনারা কি অবস্থায় আছেন এটা একটু বলা তো থেকে আমাদের দুই বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যবসা বাণিজ্য খুব নাই নাই বলা চলে কোনো রকম চলতেছি খুব সমস্যা কর্মচারী বেতন দিতেও হিমশিম খাচ্ছেন হ্যাঁ কর্মচারীর বেতন তো দিতেই পারি না কর্মচারীও আর থাকে না বেতন না দিতে না দিতে পারলে থাকবে এই তো সমস্যা কাপড়টা কাটলাম তো